আমি মোহাম্মদ জাকির হোসেন আপনাদের ছাব্বিশ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী গাজীপুর সিটি কর্পোরেশন আমার পক্ষ থেকে আমার ওয়ার্ডবাসী তথা আমার গাজীপুর মহানগরবাসী তথা দেশবাসী সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই আমার জন্য সকলে দোয়া করবেন যাতে আমি আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকতে পারি আশা করব যদি আমি আপনাদের দোয়া এবং সমর্থনে আপনাদের নির্বাচিত কাউন্সিলর হিসেবে ছাব্বিশ নং ওয়ার্ডের প্রতিনিধি হতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের জীবনযাত্রার মান সামাজিক উন্নয়নের সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ নির্বাচনের আগে অনেকে অনেক প্রতিশ্রুতি দেয় অনেকে অনেক কমিটমেন্ট করে আসলে আমার কমিটমেন্ট এইরকম কিছু নাই আমি শুধু একটি কথাই বলবো আমি আপনাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা যতটুকু আছে সবটুকু আপনাদেরকে বিলিয়ে দেব আজকে আপনারা আমাকে যেমন দেখতেছেন আমার নির্বাচন পরবর্তী সময়ে ঠিক তেমনই পাবেন আমি পরিবর্তন হব না একটি সুন্দর পরিপাটি ছাব্বিশ নং ওয়ার্ড উপহার দেব ইনশাল্লাহ